দুই দিরহাম বিষ্ণু বললেন ওকে ফাইন ডান দুই দিরহামই বিক্রি হয়ে যাবে দিয়ে দাও দুই দিরহাম নিয়ে বিষ্ণু ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবির হাতে দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলে কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবি আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের একটা হাতল দিলেন পড়তে পারলেন না মজা করে হাতল ছাড়া কুঠার ধরা যায় ধরা যায় বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন try to imagine the attitude last messenger and made us better creature তার নাম কি He was Muhammad sallallahu alayhi wa sallam Muhammad mercy upon mankind teacher of all mankind أبا القاسم يا حبيبي يا Muhammad يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين He taught us to be just in kind and to feed the poor and hungry. Help the wayfarer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when his smiled, was Muhammad sallallahu alayhi wa sallam Muhammad mercy upon mankind teacher of all mankind Abul Qasim Ya Habibi Ya Muhammad, Ya Shafi'i, Ya Muhammad, خير خلق الله محمد পড়েন সবাই يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين محمد سبحان الله He was Muhammad sallallahu alayhi wasallam. বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগাই ঘটনা মনে আছে নাকি নাসিদ শুনে ভুলে গেছে ঘটনা মনে আছে সবার তিনি হাতল লাগাই দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যে কাঠ কাটো লাকড়ি লাকড়িবালা বাজারে যে বিক্রি করো লা ইয়াহতাতিবা আহাদুকুম হাজমাতান ফি দাহরিহি খায়রুম মিন আই ইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না what is the moral of the story Rasul সাল্লামের এই প্রফিটিং স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো লা উরিদু আন আরাকা 15 আইয়াম সামনের 15 দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে ঘুরঘুর করতে না দিই সাহাবী চলে গেলেন কাক কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবি হাজির হয়ে গেলেন দশ দিন হাজির হয়ে গেলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই পড়েন what is the moral of the story এই স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ইসলাম চাইলেই ওই দুই দিরহাম দিয়ে বলতে বলতে পারবেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা খাইতো রাত্রেবেলা আবার জাকাতের লাইন ধরতো তার মানে বিষ্ণু ইসা ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নম্বর লেসন বা শিক্ষা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক কি আমরা প্রায় জাকাতের শাড়ি দেই লুঙ্গি দেই আছে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাই তাই এখানে নাই আছে যদি থেকে থাকে ট্রেডিশন ট্র্যাডিশন আপনারা বন্ধ করবেন জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নেই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাম দাম হয়ে যাবে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আপনাকে পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমন ভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী পালনের জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতের শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এত পাতলা দেখছেন কখনো এটা একবার দোয়ার করে দ্বিতীয়বার করা যায় একবার দোয়ার করে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আপনার দিকে বেশি মেরা কথা বলে ঠিক কিনা এইভাবে সারি লুঙ্গি দেওয়া যাবে লুঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত আসলো আল্লাহর অপমান করা হয় আর আল্লাহ বললেন ওয়ালাকাদ বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝেছ না বুঝলো তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সুবহানাল্লাহ বলেন তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবচেয়ে সম্মান দিলে মাটির আদমকে পরে আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি এজন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক অনেকে মনে করে আমি জাকাত দিয়ে আমি মনে দয়া করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করিনি ও আমার কাছ থেকে জাকাত দিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে এজন্য জাকাত দারিদ্র বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক কিনা ওর একটা অস্ট্রেলিয়ান গাভি কিনে দেন ওই গাভির দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম বললো হুজুর আমরা এভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দিই বিদেশে পাঠিয়ে দেই ওর বস্তা অর্জিত ওর ফ্যামিলি এখন ডেজার্টসে চলছে জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে অপমান করছে না এইভাবে জাকাত দিতে হবে একটু খোলেন হাতটারে একটু খোলেন তাহলে হৃদয়টারে খুলে দিবে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খা দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে নামে এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সংঘবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে দুই দেড়হাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু নবী সাল্লাল্লাহু ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পার্মানেন্ট সলিউশন দিলেন এই জন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে অলসতাকে যেন আজকে আমরা কি বলে দিছিলাম বলে গেছি আর অলসতাকে আজকে আমরা নো বলে দিচ্ছি আমরা কর্মক্ষম আরে অলস তো হয় মুনাফিকেরা অলস হয় কারা وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا سبحان الله পড়েন মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না নাকি অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়াকে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে ইয়া আকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কি মারে এই যে রশি দিয়ে এরকম বাঁধে যে এটা গাজীপুরে আপনারা কি বলেন গিট্টু হ্যাঁ গিট্টু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার দোয়া করে মাতানা ওয়া ইলাইহি নুশুর আমরা ঘুমালে তিনটা গিট্টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয় আলাইসা লাইলুন আরে ঘুমা অনেক লম্বা রাত আরে ঘুমা অনেক লম্বা রাত আরে আরামসে অনেক লম্বা রাত এই মন্ত্র তিনটা গিট মারে আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি একটা গিট্টু খুলে দেয় আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে ফাইদা তাওয়াক্কা ইন ওয়াশরুমে ঢুকে করে যখন আমরা ওযু করে ফেলি দ্বিতীয় খুলে দেয় ফাইন সাল্লাত ইন ওযু করার পরে মুসল্লা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় অলসতার তিন নাম্বার গেটটুটাও খুলে দেয় কে ফাসবাহ নাশীতান তাইয়িবান he become enthusiastic He become very active. He become very energetic. Bishnu Islam বললেন তখন সে এনার্জেটিক হয়ে ওঠে অ্যাক্টিভ হয়ে ওঠে সজীব হয়ে ওঠে তাহলে সালাত আমাদেরকে অলস বানায় না সালাতে আমরা সজীব হই সালাতে অলস হয় যারা মুনাফিক তারা চিল্লায় বলে ঠিক না এই জন্য বিষ্ণু বললেন কাজে লজ্জা নাই আমি কাজ করে খাই মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর বুকে এমন কোন নবী নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় না ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে বললেন বলেন কি আপনিও আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিষ্ণু বললেন না না আমিও আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরে লোকদের চড়িয়ে দিতাম বলতে অনেক কষ্ট হয়েছে বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমার এত সুন্দর মানুষ এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন অহংকার করতেন না বিশ্বনবীর অহংকার ছিল না সুমানাল্লাহ পড়া শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলা রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকে আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করে রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কিরা এমনি যাবে ঠিক ওরে নামানো যায় কারণ ওর নাম কি কথা কয় না এজন্য আমরা বলি পাগলে কি না কয় কি না খায় ও বুঝে না তো ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরেও ছাগলের যে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি এদেরকে চড়াই দাও যদিও মানুষ আশরাফুল মাহবুব কিন্তু মানুষের মধ্যে ছাগলের চোর টেরা কিছু আছে না নাই উলাইকা কাল আনআম বাল হুম আদাল এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লায় বলে ঠিক না আওয়াজ করে একজন স্লোগান দাও তো কোরআনের স্লোগান দাও একজন আওয়াজ ঘুম চলে গেছে না হ্যাঁ এখন আছে আওয়াজ তুলে পড়েন লিল্লাহে লিল্লাহে লিল্লাহে সব নবীরা ছাগল চড়িয়েছে নবী ছাগল চড়ায় নাই সুবর্ণ করতে হবে সব নবীরা কাজ করে খেয়েছেন সেদিন আদম আলাই ইসলাম ইব্রাহিম আলাই সাল্লাম চাষাবাদ করেছেন সেদিন মুসা আলাই সাল্লাম চাষ করেছেন দাউদ আলাই সাল্লাম নিজ হাতে বর্ম বানিয়েছেন ছুরি বানিয়েছেন আওয়াজ করে পড়েন সুবাহ তাহলে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি কাজের সময় নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই বিষ্ণু ইসলাম কাজ করে খেতে বলেছেন প্রিয় ভাইরা বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনার হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা তিনি বলেছেন খবরদার খারাপ আচরণ করবে না নিজেরা যা খাবে তাদেরও যা খাওয়া নিজেরা যা পড়বে তাদেরকেও যা পড়াবে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আবার বিশ্বনবী বললেন খবরদার সালাসাতুন দিন তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন ইস্তাফা জিরান যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেমতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো I will be day of judgement শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন আবার শ্রমিক ভাইরাও যারা আছেন আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে তা না হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না বিষ্ণু ইসা ইসলামের সাথে বিষ্ণু ইসা ইসলামের কর্মচারীর কি ঘটেছিল এই ঘটনাটা বলেই আজকে আমরা শেষ করবো আওয়াজ করে পড়েন আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না শ্রমিকদের অধিকার নারীদের অধিকার বড় বড় এরকম বক্তব্য আসে না নেই শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই ওনার ব্যক্তিগত জীবনে এগুলো পাবেন অ্যাপয়েন্ট করা শ্রমিক ওনার দাস ওনার কর্মচারী সাহাবির নাম ছিল আনাস রাজি আল্লাহ কি নাম ছিল উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার আমরা আওয়াজ করে করতে হবে সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে অনেক মালিক আছে অনেক ভালো তাদের ব্যাপারে আমরা ভালো বলে সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন তার কর্মচারীর কাছ থেকে নেন তার বাড়ির দারোয়ান থেকে নেন তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন তার ড্রাইভারের কাছ থেকে নেন তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য বের হয়ে আসবে দেখুন বিশ্বনবীর কর্মচারী বিশ্বনবীর ব্যাপারে কি বলে সাহাবির নাম সবাই বলতে হবে সাহাবির নাম উনি বললেন বিষ্ণুবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হাজার হাজার মদিনাবাসী বিষ্ণুবীর সাথে দেখা করতে গেল যারাই দেখা করে সবাই বিষ্ণুবীর হাতে কিছু না কিছু হাদিয়া দেয় যারাই দেখা করে হাতে করে বিষ্ণুবীর হাতে কিছু না কিছু দিয়ে দেয় একে অপরকে হাদিয়া দিবে মহব্বত বাড়াই দিবে কে আল্লাহ হাজব্যান্ড স্ত্রীকে গিফট করবেন স্ত্রী আবার হাজব্যান্ডকে গিফট করবেন বন্ধু বন্ধুকে গিফট করবেন গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ডের গিফট করতে যায় না তাহলে ভেজাল আছে না নাই চেকেন ব্যালেন্স করতে হবে আমি প্রায় বলি ভালোবাসবেন জায়গা মতো স্ত্রীকে ভালোবাসলেও সব আছে না নাই স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সব আছে না নাই কিন্তু এই সময় যদি স্বামীর সাথে কাটান ঝামেলা আছে না নাই ভাবির সাথে কাটালে ভেজাল আছে না নাই মদিনার যারাই আপনার সাথে দেখা করতে আসলো সবাই এসে আপনারে হাদিয়া দেয় ছোট্ট ছেলে এসে মদিনার সব লোকের আপনার সাথে দেখা করে আর হাদিয়া দেয় আমি গরিব মানুষ আমি আপনাদের কি হাদিয়া দেবো গো নবী আমার তো হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই আমার নার ছেড়া আমার কলিজার টুকরা সন্তান এই আনাস ছাড়া আমি আমার কলিজার টুকরা সন্তান আনাস রে দিয়ে দিলাম আমার সন্তান আনাসকে আপনি নেন মা সে যদ্দুর পারে আপনারে করবে সেদিন আনাস বলেন সেদিন থেকে আমি বিশ্বনবীর খাদের কি আর খেদমত করবো নবীর মেসোয়া কিনে দেই জামা এনে দেই দশ বছর খেদমত করার পরে বিষ্ণুনবীর খাদেমের মুখে শুনুন বিষ্ণুনবী কেমন আচরণ করতেন সৈয়দান আনাস সাথে সৈয়দান আনাস বলেন খাদিম তো সিনিন বছর আমি আমার বেয়ানবীর খেদমত করলাম ফামা বারাবানি একদিনের জন্য আমার গায়ে হাত নাই করেন সাব্বানি একদিনের জন্য আমার গালি দেয় নাই বকা দেয় নাই ওমা আবাসাফি ওয়াজহি একদিনের জন্য বিশ্বনবী বিরক্তির চেহারা নিয়ে আমার দিকে তাকায় নাই ভ্রু কুচকে এরকম আমার দিকে তাকায় নাই আমরা রেগে গেলে বিরক্ত হলে কি করি আমাদের ভ্রুগুলো কুচকে যায় বললেন একদিনের জন্য আমার পিটি দেয়া তো দূরের কথা আমাকে পিটানি দেয়া তো দূরের কথা আমাকে মারে নাই আমাকে গালি দেয় নাই কোনোদিন আমার দিকে বিরক্তির সাথে তাকায় নাই কোনোদিন এও বলে নাই আনাস এটা কেন কেন করো নাই চিৎকার করে পড়েন এজন্য বিশ্ব নবীর মতো আমাদেরকে আমাদের শ্রমিকদের সাথে অধীনস্থ কর্মচারীদের সাথে আচরণ করতে হবে রাজি আছেন তো সবাই আগে বিশ্ব নবী সাল্লাম দুইটা কথা বললেন কয়টা এক নম্বরে বিষ্ণু ইসা ইসলাম বললেন আসসালাত নামাজ নামাজ উম্মতেরা নামাজ নামাজ ছেড়ে দিও না দুই নম্বরে বিষ্ণু বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি পত্র পত্রিকায় এসেছে মানবাধিকার কর্মী নারী আন্দোলনের কর্মী মাইক পেলে বড় বড় ভাষণ দেয় আপনারা কর্মীদের সাথে ভালো আচরণ করবেন কাজের মেয়েদের সাথে ভালো আচরণ করবেন কিন্তু ওদের বাড়িতে এই কাজের মেয়েরা নির্যাতিত হয় চিল্লায় বলেন ঠিকই না পত্রিকার রিপোর্ট দেখে অবাক লাগে খুন্তি দিয়ে চুলায় লোহা গরম করে পিঠে শেখ মেরেছে এরকম আছে না নাই বলেছেন খবরদার কেমতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহ দায়ের করবে আমরা যেন কখনো আমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ না করে আল্লাহ তুমি তৌফিক আমরা করি আমি to